দর্শনে পালাইলি মাওলা তোরে no, no, no, no. no. <laughs> বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলি আরে হঠাৎই কেন বৃষ্টি দিয়া হঠাৎই কেন বৃষ্টি দিয়া টেনশনে পালাইলি মাওলা তুই মানে কি বলবো খুবই দারুণ ছিল Oh falar. भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो अरे फाजिल ओ आई सी अरे मुझे चक्कर आने लग আমি ভয় পেয়েছি না ও মাই গড ওই বেট খাইছ না চুপ কর পাগলের ঘর পাগল मार साले का खोपड़ी तोड़ खोपड़ी तोड़ বসো এই মুখ সিফা দিয়ে বসো ফাম দিস না ফাম দিস না oh my god!